সভাপতি সাহেব এই যে ইমামকে পাইছি তাই তো সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরে সভাপতি সাহেব যে কিছু বলছিলেন সভাপতি সাহেব হ্যাঁ আমি বলছিলাম কি মানে আমার তো মাথায় নষ্ট সেদিনকে একটা জুম্মার পর থেকে আপনাকে তো মনে মনে আমি খুঁজছিলাম আপনি যে জুম্মাতে সেদিনকে যে কথাগুলো বলেছেন এটা কি ঠিক আমরা বেতন দিনিয়া আর আমাদেরকে ইন্ডিকেট করে সেদিনকে খুদবাতে খুদবা দিলে কোনো কোরআন হাদিস কথা নয় আমরা না এক একটু সুদ ঘুষ এক একটু খাই এমনিতে এক একটু সেদিনকে আপনি দেখেছিলেন মানে আমার মেয়েটা ওই যে ঈদের বাজার করতে গেছিলো একটু বিয়ে পদে ছিল তার লেগে খুদবাতে আমাকে দেখে দেখে বলবো ঈদে করে কথা হলেন পুরো করেন হাদিস থেকে কথা নাই আর আমরা বেতন দিই আর আমাদের বেতন আপনি চলবেন আর আপনাকে আমি চালাবো এটা কেমন কথা আপনার এদিকে পনেরো দিন হয়েছে এই যে আমি টাকা দিছি এক মাসের টাকা দিয়ে দিছি আজ থেকে তুমি আর জুম্মাতে আর আসবে না ঠিক আছে আমাদের বেতন চলাফেরা করে আমাদের বেতন এই যে টাকা লাও তোমার সভাপতি সাহেব আমি তো কোরআন হাদিস থেকে কথা বলেছি আল্লাহ কোরআনে পর্দা সম্পর্কে কি বলেছে সুদ সম্পর্কে কি বলেছে আর ঘুষ সম্পর্কে কি বলেছে আমি তো মসজিদে মেম্বারে দাঁড়িয়ে এই কথাই বলেছি আপনি যদি কোরআন হাদিসের বিরুদ্ধে চলে তা আমার কি করার আমি কোরআন হাদিসের বিরুদ্ধে চলে মানে কি পেয়েছেন কি বললেন আপনি কথাটা আপনি কোরআন হাদিসের বাইরে মানে আমরা নিয়ে আমি এক দুই করে সেদিন জিজ্ঞেস করে কথাটা মানে বলে দিতেছেন একবারে আপনি আপনার মতো নিমন্ত্রণ দরকার নেই আপনাকে আর বেতন দিয়ে দিয়েছি আর আর আসবেন না আপনি কত ইমান দেখে নেবো যান আপনি ইমামতি করে দেখাচ্ছে ইমামতি করে শিখাচ্ছে যাও তোমার হে আল্লাহ আজকে তোমার কোরআন থেকে হক কথা বলার কারণে আজকে আমাকে অপমানিত করা হলো আমাকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হলো তুমি এর বিচার করো আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম এই তো ভাই আছি একরকম কি ব্যাপার আপনার মন খারাপ দেখাচ্ছে আর বললেন না ভাই আজকে এই যে গত জুমায় যেই করলাম মসজিদে যে খুতবা দিয়েছিলাম তো আমাদের মসজিদের সভাপতির নাকি একটু গায়ে লেগেছে সেই জন্য নাকি আমার চাকরি শেষ সেই জন্য আমাকে তাড়িয়ে দিল এ কথা কি সেক্রেটারি সাহেব জানেন না ভাই এটা তো কিছুক্ষণ আগের ঘটনা ও চাকরি কি একেবারেই চলে গেছেন সভাপতি সাহেব তো তাই বললেন তো চলেন তো সেক্রেটারির কাছে যাই গিয়ে দেখি ব্যাপারটা আসসালামু আলাইকুম সেক্রেটারি সাহেব ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ হঠাৎ দেখছি আপনাদের ইমাম সাহেব মুসল্লি সবার আগমন হঠাৎ কি হলো ইমাম সাহেবেরও দেখছি মন খারাপ মুসল্লিদের মন খারাপ কারণটা কি সভাপতি সাহেব নাকি যে ইমাম সাহেবকে মসজিদ থেকে বের করে দিয়েছেন আপনি কি ব্যাপারে কিছু জানেন ও আচ্ছা গত জুম্মাতে ইমাম সাহেব হক কথাগুলো বলেছিলেন পদ্মার কোরআন হাদিসের উপরে পর্দার নিয়ে কথা বলেছিলেন ঘুষের কথা ও সভাপতি সাহেব যে আমাদের ঘুষ খায় আর মেয়ে যে বেপর্দা চলে জি জি এই জন্যে ইমাম সাহেবের প্রতি অন্যায় করেছে জি ঠিক আছে আমি বিষয়টা গ্রামবাসী কিনে আমি দেখছি উনি নিজে ঘুষ খাবে সভাপতি তার মেয়েরা বেপর্দায় চলবে আর ইমাম সাহেবের চাকরি খেয়ে নেবে আমি গ্রামবাসী কিনে বসছি সেক্রেটারি সাহেব আপনি তাহলে ইমামের ব্যাপারটা একটু দেখেন আমরা তাহলে আমরা তাহলে আজকে আসছি জি ইনশাল্লাহ আমি দেখছি বিষয়টি ইমাম সাহেব একটু শুনে যান শুনেন ইমাম সাহেব আমাদের মসজিদের সভাপতি যিনি তিনি একজন ঘুষখোর এলাকার মানুষ সবাই জানে তিনি একজন সুদখোর তার স্ত্রী মেয়ে সকলই বেপর্দা হিসাবে ঈদের মার্কেট করছে কানসার বাজারে দেখবেন কানসার বাজারে ওনার স্ত্রী থেকে মেয়ে সবাই বেপর্দা হিসাবে বাজার করছে এই কথাটি আপনি হক কথাটি বলেছেন বলার কারণে ওই সভাপতি সাহেবের গায়ে লেগেছে ও তো একটা সুদখোর ও তো একটা ঘুষখর ও তো একটা চরিত্রহীন মানুষ ওর কথা আপনি মন খারাপ করিয়েন না গ্রামবাসী আমরা বসবো আমি সেক্রেটারি আপনার বিষয়টা আমি দেখব আপনাকে কেমন করে বিদায় দেয় ও সভাপতিকে আমি দেখে নিব গ্রামবাসীকে নিয়ে আমি দেখব আপনি হক কথা বলেছেন হক কথা আপনি বলে যাবেন হক কথার সাথে আপনি থাকবেন মন খারাপ করবেন না হক কথা বলতে গেলে অনেক কষ্ট পেতে হবে পৃথিবীতে সব থেকে তিতা কথা হচ্ছে হক কথা মন খারাপ করবেন না মসজিদে থাকেন শুনেন ইমাম সাহেব আপনি মসজিদের মেম্বারে হক কথা বলেছেন কোরআন হাদিসের উপর কথা বলেছেন সভাপতি রাগ করলো কি কোনো ব্যক্তি রাগ করলো কি কোনো নেতা রাগ করলো আপনার সেটা দেখার যায় আসে না আপনি হক কথা বলছেন বলে যাবেন ওই সভাপতি একজন ঘুষখোর সভাপতিকে আমি দেখে নিব আমি একজন মসজিদের সেক্রেটারি আপনি নিশ্চিন্তে থাকেন আপনি হক কথাগুলো বলে যাবেন আপনি মন খারাপ করবেন না কোনো সমাকার জন্য মন খারাপ করবেন না দেখি তো বিষয়টা কি সভাপতি সাহেবকে একটু রিং দিয়ে দেখিত এই হ্যালো সভাপতি সাহেব নাকি আপনি ইমাম সাহেবকে কি বলেছেন আপনি ঘুষ খাবেন সুদ খাবেন আপনার মেয়ে বেপর্দায় থাকবে ইমাম সাহেব হক কথা বললে আপনার গায়ে জ্বালা লাগবে আপনি কি বলেছেন ইমাম সাহেবকে আজকে আপনাকে গোটা গ্রামবাসী দিয়ে আপনাকে বুঝিয়ে দিব আপনি কোরআনের বিরুদ্ধে চলবেন ইসলামের বিরুদ্ধে চলবেন আবার আপনি ইমাম সাহেবকে আপনি আঘাত করবেন ঠিক আছে আপনি আসেন আমার সাথে দেখা করেন ঠিক আছে ঠিক আছে